السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى আমরা শুক্রিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে যিনি আমাদেরকে পবিত্রতার সহিত সুস্থ রেখে পবিত্র ঘর মাসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিক রব্বুল আলম দরবারে মস্ত কবরন্দ সিদ্ধে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত অন্ধকারচ্ছন্ন পৃথিবীর চিত্রকে আলোকময় করার উপকার আমরা সেই মহান নবীর প্রতি দরদ পেশ করছি ফরসি সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আমরা আজকে এমন একটি সময় অতিক্রম করছি যে সময় তারা ভেদে চারদিকে তাকালে দেখা যায় মানুষ সর্বায় তার রবকে বলে যাচ্ছে আল্লাহকে বলে যাচ্ছে রবের বিধানকে বাদ দিয়ে মানুষ দুনিয়ার রবে দুনিয়ার চাকচিক্যের দিকে ধাবিত হয়ে সেদিকে মানুষ দৌড়াচ্ছে এই জন্য কথাটা বলছি গত পরশু দিন দেখলাম মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে নওয়াজ কুড়ি গ্রাম কুড়িগ্রামে কিছু মুসলমান মুসল্লি ইমাম সহকারে খ্রিস্টানদের দাওয়াতে তাদের টাকার লোভে তাদের অর্থের লোভে পড়ে গিয়ে অমুসলিম হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের এই সময় যেমন ভাবে আল্লাহর দিকে দাবি হওয়া দরকার তেমনি ভাবে তারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানের সৌন্দর্য ইসলামের চাকচিক্য তুলে ধরতে হবে আমাদেরকে বেশি করে আমাদের পিছনে আল্লাহর কি ভূমিকা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবুল্লা মানুষ করার পিছনে কি অবদান কি ভূমিকা রেখেছেন এগুলো উপস্থাপন করা তাহলে আমার মনে হয় কারণ এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে যত জীবন বিধান আছে সমস্ত জীবন বিধানের মাঝে মাত্র জীবন বিধান আল্লাহর পছন্দনীয় আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জীবন বিধান সেটা হচ্ছে ইসলাম সেটা কি আল্লাহ অসংখ্য জীবন বিধানের মাঝে পৃথিবীতে সমস্ত জীবন বিধানের মাঝে একমাত্র জীবন আল্লাহ সেটা হচ্ছে কি ইসলাম ইসলাম ইসলাম ইসলাম এছাড়া কিছু হতে পারে না সুতরাং যে সমস্ত মানুষ ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টীয় ধর্ম ইহুদিদের ধর্ম গ্রহণ করতে চাচ্ছে তাদেরকে আমাকে বোঝাতে হবে তারা কত টাকা দেয় মুসলমানের কাছে কি টাকা নাই অর্থ নাই আমাদের এগুলা ধরে রাখলে হবে না কি তাকে বাদ দিয়ে সংকোচিতকে বাদ দিয়ে উদার হয়ে আরো প্রসার হয়ে ব্রড মাইন্ডের অধিকারী হয়ে আমাদেরকে তাদের কাছে এগিয়ে যেতে হবে কি লাগবে তোমাদের যা কিছু দিয়েছে আল্লাহ তো দিয়েছে খরচ করবো কার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে কেন তোমরা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার পছন্দ নিয়ে ধর্ম ছেড়ে কেন তোমরা আল্লাহর নিয়ে একটা জীবন বিধান গ্রহণ করছো কি লাগবে দেওয়া এই আহ্বানে তাদের সাথে এগিয়ে যেতে হবে সবাই উপস্থিতি আমাকে আপনাকে এই পৃথিবীর সামান্য একজন চেয়ারম্যান একজন মেম্বার হওয়ার পিছনে যে নেতার অবদান ওই নেতা যদি একদিন বলে যে আমি তোমাকে চেয়ারম্যান বানাতে গিয়ে আমি কত নেতা পিছনে ঘুরছি কত ভূমিকা রাত দিন আমি ধুম মারছি কত টাকা খরচ করছি তারপর তুমি চেয়ারম্যান হয়েছি এই কথা বললে ওই চেয়ারম্যান নেতার প্রতি বিরোধী হবে নাকি কর্কশ হবে অবশ্যই বিরোধী হবে চোখে পড়বে ঠিক তো কথা আমি চেয়ারম্যান হওয়ার পিছনে আমার একটি সাহেব এত অবদান এটা ভোলার মতো না সুতরাং আমি তার দিকে যাবো কার দিকে যাবে ওই একদিন দিকে চলে যাবে সম্মানিত মুসলিম আল্লাহ আপনাকে আমাকে মানুষ করার পিছনে মানুষ বানানোর পিছনে কি ভূমিকা রেখেছেন কি অবদান রেখেছেন দিনে দিনে স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপে ধাপে আপনাকে মানুষ বানাতে গিয়ে কত কাজ করেছেন কত ভূমিকা রেখেছেন আপনাকে কিভাবে সাজিয়েছেন এই দিকে বর্ণনা করতে গেলে এই দিকে তাকালে আপনি অবশ্যই আল্লাহর দিকে ধাবিত পাবেন কি না কষ্ট করেছেন কি না পদক্ষেপ গ্রহণ করেছেন প্রত্যেকটা স্টেপ আমাকে আল্লাহ ইচ্ছে করলে তিনি এত ক্ষমতার অধিকারী এত বিশাল রাজা বিরাজ তিনি ইচ্ছা করলে কোন পায় কোন এই কথা বলতে আমি একটা মানুষ হয়ে যেতে পারি আমার তো মায়ের প্যাটের উল্লেখ বলে হয় না বাচ্চা করা লাগে না যুবক করা লাগে না আবার বিদ্যে আনা লাগে না সুতরাং আলমী তিনি যদি চাইতেন যে আমি অমুককে এরকম বয়সে বা সম্পর্ক বয়সে মানুষ বানাবো এটা তিনি চিন্তা করলে বানাতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই আপনাকে আমাকে কোথায় রোহে জগত রাখছেন মায়ের ধর্মে আনছেন এরপরে আবার অন্য করে যে খুব তীব্রা শিশু আকারে মায়ের পেট থেকে বের করেছেন তারপরে যুবক তারপরে বৃদ্ধ তারপরে মৃত্যু এরকম স্টেপ বাই কেন করেছেন আল্লাহ আলমী বলেন মানুষ যেন প্রত্যেকটা কালকে প্রত্যেকটা বয়সকে প্রত্যেকটা আমার তার পেছনে আমার অবদানকে বর্ণনা করতে পারে আলোচনা করতে পারে হিসাব করতে পারে মানুষ এই বর্ণনা করলে চিন্তা করলে মানুষ আমার দিকে ফিরে আসা সম্ভব আল্লাহ আমাদের দিকে ফিরে আসা আল্লাহ সহজ করেছেন তারপরে তিনি বিস্তারিত ভাবে আমাকে আপনাকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম تنتشرون ও মানুষ তোমার সৃষ্টির দিকে তুমি তাকাও তোমার সৃষ্টির ভিতরে আমার রহস্য আছে আমার নিদর্শন আছে চিন্তা করলে আমার দিকে তুমি আসবে পৃথিবীর চাকচিক্যের দিকে দৌড়ানো লাগবে না মানুষের অর্থের লোভে লোভান্বিত হয়ে আমার নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা লাগবে না যদি একটু চিন্তা করতে পারো আমার রহস্য আমার নিদর্শন তোমার সৃষ্টির ভিতরে আছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন মানুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا আল্লাহ এখানে বলেন ও মানুষ ও ইমানদাররা আল্লাহকে ভয় করো রবকে ভয় করো তিনি তোমাকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন একটি দেহ থেকে সৃষ্টি করেছেন সে নাম কি সে নাম কি আদম আলাইসালাম আমার যে হিন্দু ভাইরা তেনারাও তেনাদের আদিম পিতাকে আদম আলাইসালাম আমাদের আদিম পিতা আদম আলাইসালাম আমাদের প্রত্যেকের বাবা একজন আদি বাবা কয়জন একজন কেউ বলতে পারবে না আমি এই জন্য হিন্দু ধর্ম গ্রহণ করছি কারণ আমার বাবা একজন আমি এই জন্য অবস্থিত কারণ মুসলমানদের বাবা একজন আমাদের বাবা একজন এরকম বলার সুযোগ আছে কারো হ্যাঁ। নাই কারো সুযোগ নাই সুযোগ আর চিন্তা হবা যদি চিন্তা করতে পারত তাদের সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবত অবশ্যই তারা মুসলমান ধর্ম গ্রহণ করত ঠিক কিনা মানুষ চিন্তা করে না এই চিন্তা করার বর্ণনা আল্লাহ প্রায় কোরআন কারিমে বর্ণনা করেছেন আজকে আমরা সে বর্ণনা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কেন আমাদের যেতে হবে অন্য কোথাও আমরা চোখ না বলিয়ে একমাত্র আল্লাহর দিকে আমরা চলে যেতে হবে অগ্রসর হতে হবে দিক এই ধারণা এর চেতনা আপনাদের ভিতরে জাগ্রত হবে যে আপনার সৃষ্টি তত্ত্ব নিয়ে কোরআন থেকে আলোচনা শুনতে পারেন করতে পারেন সম্মানিত উপস্থিতি আদমকে পানি থেকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের প্রত্যেককে তোমাদের মা বাবার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন মিন তুরাব আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি সুম্মা ইযা আনতুম তানতাশিরুন এরপরে অতঃপর তারা যেন পৃথিবীতে বিস্তার করতে পারে ছড়িয়ে যেতে পারে মাটি থেকে সৃষ্টি করার পর আমার বাবা হয়ে পৃথিবীতে বিস্তার করেছে এরপর আপনি আমি আজকে বাবা ভাই বোন এক একজন এক এক জায়গায় আমরা পরিচয় দিয়ে আমরা পৃথিবীতে বিস্তার করতেছি একের পর এক যদি তখন বাড়ি থেকে আল্লাহ সৃষ্টি নাই করতে পারতেন নাই করতেন আজকে আপনি আমি এত ভূমিকা এত পরিশ্রম রাখতে পারতাম না ঠিক কিনা আমি অবশ্য পৃথিবীর সমস্ত মানুষদের এখানে বলেন আমি সমস্ত মানুষকে শক্ত বাটি দিয়ে ঠন্ডনে কাদা বাটিকে আমি শুকিয়ে ওই ঠন্ডনে বাটি থেকে আমি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন ও মানুষ আমি তোমাকে শক্ত মাটি কারণ গন্ধ গন্ধযুক্ত মাটিকে আমি শুকিয়ে খুঁড়ে আগুনে পুড়িয়ে ফন করে তার থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি শুকায় সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন সুরাতুল মুমিনুনের মধ্যে বলেন জাআলনাহু তাকে আমি তাকে এক বীর্য আমি একত্রিত করে তার মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত একটি জায়গার মধ্যে আমি লিপিবদ্ধ করেছি তাকে সংরক্ষণ করেছি গর্ভের মধ্যে আধার এমন জায়গায় একটি জায়গার মধ্যে আমি নিরাপদ রেখেছি যে জায়গার মধ্যে একটা পোকামাকড় একটা রোগ তাকে স্পর্শ করতে পারে নাই পারবেও না এজন্য আমি তাকে ওই জায়গায় রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলি ও মানুষ ফালয়ানজুর নজর করো তুমি তোমার দিকে তাকাও পৃথিবীর সমস্ত মানুষের দিকে তাকাও মিম্মা খুলি তোমাকে কেমনে সৃষ্টি করেছে কোথায় থেকে সৃষ্টি করেছে তুমি তাকাও চিন্তা করো গবেষণা করো خلق من ماء دافق يخرج من بين السلب والترائب আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রবল বেগে নির্গত এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি যে পানি ফোঁটা মিন বাইনিস সুলবি ওয়াত তারার তারাইব বাবার পৃষ্ঠ দেশ মায়ের বক্ষ দেশ একত্রিত হয়ে এই দুইটা জায়গা থেকে যে পানিটা নির্গত হয় ওই পানিকে আমি চল্লিশটা দিন তোমার মায়ের গর্বে জমা করে তারপর সেখান থেকে রক্ত বানিয়ে তারপর সেখান থেকে আমি টুকরো মাংস বানিয়ে সেখান থেকে আমি তোমাকে একটা বডি স্ট্রাকচার করে তোমাকে মানুষ রূপ দিয়েছি সুবহানাল্লাহ এই পৃথিবীতে কি ভূমিকা রাখছে একটু চিন্তা করেন ডাইরেক্ট আপনাকে মানুষ বানাতে পারতেন সেটা না করে কত গভীর থেকে আল্লাহ করে আল্লাহ আপনার আলোচনা করতেছেন আল্লাহ করতেছেন এমনি সৃষ্টি করছেন মানুষ এই চিন্তা করলে মানুষ অবশ্যই একজনের গোলামি করবে তিনি কে আল্লাহরই গোলামি করবে সম্মানের উপস্থিতি আল্লাহ ইয়া نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة আল্লাহ রাব্বুল বলেন হে মানুষেরা ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস আমি যে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি তুমি কি আমি সৃষ্টি করেছি এটা নিয়ে সন্দেহ করতেছো নাকি তোমার কি সন্দেহ হয় এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে আল্লাহ তোমাকে যে আল্লাহ বানাইছেন এটা কি তোমার সন্দেহ হয় এই পৃথিবীতে কত পুরা কোপাল মানুষ শব্দ করতেছে কত বৈজ্ঞানিক তারা শব্দ করতেছে যে মানুষ কেউ বলতেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে বলছে কিনা অনেকে বলছে মানুষ এমনি সৃষ্টি হয়েছে আসলে কি তাই তাদের ঘোড়া কপাল তারা চিন্তা করতে পারে নাই তাহলে সে কথা বলতেছে রয়দিন বিড়াল বাস তোমাদের সন্ত হয় তোমরা বানান থেকে সৃষ্টি হয়েছ অথচ আল্লাহ বলে না আমি তোমাদেরকে সৃষ্টি করছি একটি প্রাণ থেকে আদম থেকে আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে সময় মুসলিম আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া সাহাবাগণ শয়তান সৃষ্টি হয়েছে আদম থেকে ফেরেশতা সৃষ্টি হয়েছে নূর থেকে আর মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে বুখারি শরীফের হাদিস থেকে জানা যায় বিশ্ব নবী সাবেকারে উদ্দেশ্য করে বলেন বলে আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে কিন্তু ফুরা কুবা এত জ্ঞানী হওয়ার পরও বিজ্ঞানী হওয়ার পরও এখনো অনেকে ধারণা করে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে সবাই বুঝতে মুসলিম আল্লাহ রাব্বুল বলেন আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপরে প্রত্যেকটা মানুষকে আমি জোড়া জোড়া করে সুন্না আমি তাকে নোফা থেকে তাকে আমি এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছি এরপরে বীর্য বীর্য থেকে সৃষ্টি করেছি সুন্না মিন আলাকা এক ফোঁটা রক্ত সৃষ্টি করেছি স্টেপ বাই স্টেপ কেমনে সৃষ্টি করছে মানুষ যাতে সন্তান করতে পারে মানুষ সৃষ্টি হয়েছে আদর থেকে সৃষ্টি না হয়ে পিতামাতা মাধ্যমে সৃষ্টি না মানুষ অন্য সৃষ্টি হয়েছে এটা যারা বলতে না পারে আল্লাহ বিস্তারিত বলতেছেন এক ফোঁটা পানি থেকে আমি এক এক ফোঁটা রক্ত বানিয়েছি তারপরে আমি কতবার এক টুকরা বস্তু বানিয়েছি আমি মোহাল্লা করা মোহাল্লা আমি তোমাকে সৃষ্টি করেছি একটি সৃষ্টি জীব আকৃতি দিয়েছি অথবা তুমি যাতে বর্ণনা করতে পারো তোমাদের জন্য আমি এই জন্য বর্ণনা করতেছি সৃষ্টি তত্ত্ব যাতে তোমরা আমার দিক থেকে ফিরে না যেতে পারো রূপের ফিল আরহাম রূপ আমি স্থির রাখছি আবদ্ধ রাখছি নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট একটি সময় আপনাকে মায়ের মধ্যে থাকতে হয়েছে মায়ের পেটের ভিতরে আপনাকে থাকতে হয়েছে তারপর পৃথিবীতে আসছেন এভাবে আপনারা আমি এরপরে বাচ্চা আকারে বের করেছি ঠিক কিনা পৃথিবীতে আপনারা যারা আছেন কি মায়ের থেকে এই বয়সে আসছেন নাকি বাচ্চা আকারে বের হয়েছেন শিশু আকারে বের হয়েছেন কথাই বলতেছেন এরপরে বলেন এই বাচ্চা আকারে তোমাকে শিশু আকারে বের করে আমি শিশু বয়সে রাখি নেই তোমার পিছনে আমার কুদ্র কাজ করেছে নিয়ামত রাখে নিয়ে আমি তোমাকে যৌবন দাম দিয়েছি আসুন দেখো আমি তোমাকে যৌবন বানিয়েছি আপনারা যৌবন ছিলেন কিনা যৌবন ছিলেন আল্লাহ সে কথাই ও মানুষ আমি তোমাকে বাচ্চা আকারে শিশু আকারে তোমার মায়ের ঘর থেকে বের করে ওই শিশু আকার রেখে দেয় নাই আর শিশু থেকে তুমি যুবক হয়েছে এমনি হও নাই আমার অনেক ভূমিকা রাখার পরে তুমি আজকে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ একটু তাকাও তুমি যখন মায়ের গর্ভে ছিলে ধরে তুমি মানুষ হও নাই আমি ফেরেশতাকে উদ্দেশ্য করে বললাম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ صلصال من حمام উদ্দেশ্য করে বললাম যখন করেন রব্বকে তাদের রব বলল নির্মালায়িকা সমস্ত ফেরেশতাকে বলল ইন্নি খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন ও আমার ফেরেশতারা নিশ্চয় আমি শক্ত বাড়ি থেকে মানুষ বানাবো ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাতু যখন আমি মানুষকে সুকাম দেহ দিব তখন তোমাদের কাজ হচ্ছে ওই তোমাদের কাজ হচ্ছে ওই দেহের ভিতরে একটি রোগ সঞ্চার করে দিবে আপনাকে রোগ দেওয়ার আগে আপনি ছিলেন একটা বডি ছিলেন শুধু মৃত আল্লাহ বলেন ফেরেস্তার মাধ্যমে আমি ওই মানুষের রোগটা তার সুতার দেহের ভিতরে ফুৎকার করে দিয়েছি মাধ্যমে এমনকি ফেরেস্তাকে বললাম আর আমি আপনি আল্লাহকে ফেরেশতা আল্লাহকে আল্লাহ হুকুম মেনে আমাদের প্রতি শ্রেষ্ঠ অবনতি আমাদেরকে সম্মান করেছে মানুষকে পৃথিবী এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মাতৃকা মানুষ শুনতে পাও অনেক কিছু শুনো যদি আল্লাহ গুরুদান আল্লাহ অবদান আল্লাহ কোরআন শোনা যায় না যদি আমি কান না দিতাম এই পৃথিবীর কিচ্ছু শুনতো না মানুষেরা ঠিক কিনা আল্লাহ যদি কান না দিত আমাদেরকে আমরা শুনতে পারতাম কত মানুষ কত কথা বলে যে মানুষ কানে শুনে না সে কিচ্ছুই শুনে না ঠিক কিনা আল্লাহ বলেন তুমি যে কান দিয়ে শুনো এই কারণ আমি তোমাকে সেটিং করে দিয়েছি ওলা বসার আমি তোমাকে চোখ করিয়েছি যে চোখ দিয়ে তুমি একটু চিন্তা করো এই পৃথিবীর কত কিছুর দিকে তাকালে তুমি কত আরাম আয় চোখ করো চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে আমি যদি চোখটা দিতাম তুমি এত আরাম আয় ভোগ করতে পারতে না একজন ভিক্ষুক ঈদের দিন ঈদের মাঠ থেকে সমস্ত মানুষ বের হইতেছে বিক্ষোভ কোনো টাকা চায় না মানুষের কাছে ভিক্ষা খোঁজে না ঈদ মাঠের দরজা দাঁড়িয়ে সে একটি কথাই বলল ও ঈদের মাঠের আজকে মুসলিম গেলাম আজকে আপনার এমন একটি মুসলমানের খুশির দিন আনন্দের দিন সবাই আপনার আনন্দ ফিল করতেছেন দুই চোখ দিয়ে দেখে দেখে কিন্তু আজকে ঈদের দিন আমার কোনো দৃষ্টিশক্তি নাই যত বিক্ষোভ ছিল সবাই মাঝে ওই বিক্ষোভ বেশি টাকা পেয়েছে যে কথা বলছে আজকে ঈদের দিন আমি চোখে দেখতে কত নিয়ামত প্রত্যেকের গভীরে আঘাত করছে তার কথাটা আমাদের এখানে নাই চোখে দেখেন আমাকে নাই আল্লাহ এই কথাই বলতে চাইতেছে আমি তোমাকে মায়ের গর্বে পানি থেকে রক্ত রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে বরিস্টিক্স আর দেই না শুধু এই বরিস্টিক্স তার মধ্যে কান লাগাই দিছি চোখ লাগাই দিছি ওয়াল আফিনা একটা অন্তর দিয়েছি আমার সব আমার ব্যাপারে আপনার ব্যাপারে কি দিতে হবে কি করতে হবে সব চিন্তা করছেন কে আপনি কি চিন্তা করেন আমি কি চিন্তা করি ওয়ান দিন কারে বাড়িতে দুই টাকা পালিয়ে খাওয়া যাবে কাজ আমরা কতক করা যাবে কতক্ষণ ফজরের সময় শুনে থাকা যাবে কিভাবে আরাম আয়েস করে জাকাত উপযুক্ত হয়েছে জাকাত দেয় না হজের উপযুক্ত হয়েছে হজ করা তৌফিক হয়েছে হজ করে দূর পড়ে সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন আপনি যদি ইতিপূর্বে বলে থাকেন আজকের আলোচনা থেকে আবার মন ঘোরান আবার চোখ ঘোরান আবার কান ঘোরান আমি কোথায় যাচ্ছি কি শুনতেছি কি শোনা দরকার ছিল কি দেখতেছি কি দেখা দরকার ছিল কি ভাবতেছি কি ভাবা দরকার ছিল যে কান দিয়ে শুনতেছে কান দিয়েছেন কে যে চোখ দিয়ে দেখতেছে চোখ দিয়েছেন কে যে অন্তর দিয়ে চিন্তা করতেছে অন্তর দিয়েছেন কে এগুলা চিন্তা করার সময় সময় বুঝতে আল্লাহ আপনাকে আমাকে চিন্তা করার জন্য এই বর্ণনা দিয়েছেন কোরআন শরীফে আয়াতটা আছে সুরাতুল মুমিনুনের 67 নম্বর আয়াতে সম্মানিত উপস্থিতি হ্যাঁ, নাহলের নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল আফিদা আমি তাকে বড়ি এমনি ছাড়ে দেই নাই এমনি ছেড়ে দেই নাই আমি বড়িতে চোখ লাগিয়ে দিয়েছি কান লাগিয়ে দিয়েছি অন্তর লাগিয়ে দিয়েছি আল্লাহ যাতে মানুষ আমার প্রতি কৃতজ্ঞবান হয় শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ বলেন শিশু আকারে বের করেছে তিনটা শিশু করে বের করে তারপরে তোমাকে আমি এরপরে আমি তোমাকে যুবক বানিয়েছি কেন বানিয়েছি যাতে জৈবনকাল অতিক্রম করে সুখা একদিন মুক্ত হতে পারো হয়েছে কিনা তারা আমার মনে সব আমি বানাইছি তোমাকে কান বলা চোখ বলা অন্তরওয়ালা শিশু যুবক বৃদ্ধ বাবা স্বামী সব আমি জানাইছি কোথায় যাও তুমি এবার আল্লাহ বলেন তুমি যে বৃদ্ধ হয়েছ তুমি যে যুবক যুবক হওয়ার আগে তুমি চিন্তা করো একটু তাকাও তোমার বাড়ির মধ্যে তাকাও গ্রামে তাকাও দূরে যাওয়া লাগবে না আমি আপনি যুবক হয়েছি আল্লাহ বলেন আপনারা যুবক হওয়ার আগে এমন অনেক শিশু এই জমির থেকে বিদায় নিয়েছে যে আপনার মতন আমার মতো যুবক হতে পারে নাই আছে কিনা অনেক শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মারা গেছে না আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলতেছেন ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون ومنكم من يتوفى তোমাদের মধ্যে যৌবনের পূর্বেই মারা গিয়েছে আমি নিয়ে গেছি তার ব্যাপারে আমার ক্ষমতা ছিল আমার অধিকার ছিল আমি তাকে যুবক করবো না আপনার প্রতি আমার প্রতি আল্লাহ ক্ষমতা দিয়েছেন অধিকার প্রয়োগ করেছেন আপনাকে আমাকে যুবক বানিয়েছেন আমাকে আপনাকে যুবক বানিয়েছেন কে আল্লাহ বলেন যুবক থেকে আবার একটু চিন্তা করেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যুবক হয়েছে বৃদ্ধ হওয়ার আগেই মৃত্যুবরণ করতে হয়েছে আছে না নাই পৃথিবীর সমস্ত মানুষ যুবক হয় নাই আবার যুবক হওয়ার পরে সমস্ত মানুষ বৃদ্ধ হতে পারে নাই সে চিন্তা করছে আমি বুড়া হবো বাবা হবো দাদা হবো চিন্তা করছে কিনা এই চিন্তা সে ঠিকই করছে আল্লাহ তাকে চিন্তা করা সত্ত্বেও যুবক বয়সে নিয়ে গেছে আল্লাহ তুমি কেন যুবক কালকে আমার অনেক যুবক কাল যুবক হওয়ার আগে নিয়ে নিয়েছি তুমি বৃদ্ধ কালকে কেন তুমি আমার ইবাদত থেকে নিয়ে আসবে না ইবাদতে কাটাবে না তোমার মতো অনেক মানুষ বৃদ্ধ হওয়ার আগে আমি জৈবন কালে নিয়ে নিয়েছি ومنكم من من يرد إلى أرزاق العمر لكي لا يعلم من بعد علم شيئا তোমাদের মধ্যে এমন অনেক মানুষ জন্মকালকে অতিক্রম করে আমি তাকে মৃত্যু বাড়িয়েছি এখন মৃত্যু বাড়ানোর পরে ইয়ালামা মিন বাদি শাইয়া অনেক কিছু করে রাখতে পারতো এখন মৃত্যুকালে এসে দুর্বল হয়ে গেছে আর কিছু মনে নাই নাই স্মৃতিশক্তি জোয়ানকালের মতো আপনাদের এখন স্মৃতিশক্তি কি জোয়ানকালের মতো কথা বলতেছেন কে আল্লাহ বলতেছে সুরা হজের নম্বর ও মানুষ চিন্তা করো তুমি কোন দিকে যাচ্ছ তোমার জোয়ানকালে অনেক স্মৃতি ছিল তীক্ষ্ণ অধিকারী ছিলেন আজকে আমি তোমাকে জোয়ানকালকে অতিক্রম করে যার কারণে তুমি এখন আগের মতো সবকিছু মনে রাখতে পারো না কে তোমাকে যে দুর্বল করতেছে আবার সবল করতেছে তার কথা চিন্তা করে তার দিকে অসহায় কথা বলতেছে وجعلناكم شعوبا وقبائل لتعارفوا হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে তেনাকে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া হাওয়া আলাইহিস সালাম আমি তোমাদের থেকে সৃষ্টি করে বিভিন্ন গোত্রে ভাগ করেছি বিভিন্ন জাতিতে ভাগ করেছি কাবিলাতে ভাগ করেছি জাতিতে ভাগ করেছি কেউ পাটারি বংশ কেউ ভুইয়া বংশ কেউ মানুষ কেউ শিশু কেউ বাবা কেউ ছেলে কেউ মন্দিরের দেশে পরিচয় দিয়েছেন তার অপর যাতে একে অপরের পরিচয় ধরে জেনে ডাকতে পারো আপন করে নিতে পারো সব আমি বানিয়েছি এই সমস্ত পরিচয় গুলা সৃষ্টি করছেন কে আপনি যে বাবা দাবি করেন বাবা নামক পরিচয় সৃষ্টি করছেন কে আপনি যে ফাদারি বন্ধ দাবি করেন ফাদারিটা আল্লাহ সৃষ্টি করছেন বন্যাটা আল্লাহ বাড়াইছেন আল্লাহ ওই কথা বলতেছে আমি সব বাড়াইছি সম্মানিত মুসলিম আল্লাহ বলে এই কথাই বলতেছেন ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش নিয়ে শক্ত হয়ে তুমি হাঁটতেছ বসবাস করতেছে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে এ দেহতা এ মজবুত আমি করছি জমিনে থাকা এই স্থায়িত্ব আমি দিয়েছি কেন দিয়েছি যাতে বসবাস করতে পারো জমির কালার গরম করে দিতেন আপনি কি হাঁটতে পারতেন পা দেওয়ার সাথে সাথে পা ঢুকে যেত আবার এত শক্ত করে দেয় নাই জমিকে আপনি একটা গাছ রোপণ করলে একটা গর্ত করতে হবে গর্ত করতে পারেন না এমন কিনা হ্যাঁ পারেন কিনা আল্লাহ বলেন এই জমিনকে রাত্রি মেরে আঘাত করে গর্ত করার মতন তোমার জন্য জমিনকে অনুগত করে দিয়েছি আবার জমির এতটুকু নরম নয় জমি তোমার জন্য বাসম্পূর্ণ অনুগত করে দিয়েছি যাতে আপনি আমি পা দেখে পা যেন কানা ঢুকে না ভিতরে আমার দিকে কেন আসবেন আল্লাহ কথা বলতেছে আদায় করে যা আমার সব এটা অল্প মানুষ স্বীকার করে গ্রামে মানুষ হলে মাত্র করে এগুলো আল্লাহ দিচ্ছেন আর বাকি আশি জন নব্বই জনে করে শক্তি আসতে ইচ্ছা মতো করে ঠিক কিনা তাহলে ওই কথা বলতেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ অসংখ্য আমাদের সময় শেষ এই কোরআন থেকে আমি খুঁজে খুঁজে আপনার জন্য নোট করে আসছি যাতে বর্ণনা করতে পারে কিন্তু সময় স্বল্পতার কারণে আরো অনেক কথা আমাদের হয়ে গেছে যাতে আমাদের বর্ষা আমাদের বিবেক বুদ্ধি সব আল্লাহ থেকে রুচু হয় আমার আমিত্ব শেষ হয়ে যায় আমি তো কিছু না সবটা চিন্তা করে আল্লাহ বলে আমার ইবাদত করো না খলাকতু জিন্না ওয়াল ইনসা আল্লাহ এই কথাটা আপনি ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে চিন্তা করতে পারে আল্লাহ তো আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে ঠিক আছে কিন্তু আমার পিছনে সৃষ্টি করার পিছনে আমাকে মানুষ করার পিছনে আল্লাহ যে অবদান এই অবদান গুলো বর্ণনা করতেছি এই জন্য যাতে আপনি এই অবদান গুলা চিন্তা করে আবার শক্তি দেওয়ার পরে তাকে বৃদ্ধকাল বানিয়ে এত দুর্বল করেছি সে এখন মানুষের নাতি ছেলে বড় মুখাপেক্ষি হয়ে আছে কেউ তার খেতপত করে পানি উঠে খাইতে পারে এরকম আছে না নাই খাদ্য মুখে লম্বা ধরে ধরে সে খাইতে পারে এত দুর্বল করেছে অথচ লোকটা এত জোয়ান ছিল এত জোয়ান ছিল এত ক্ষমতা ছিল আজকে তাকে জোয়ান করে চিন্তা কর তাহলে আমার দিক ফিরে আসতে পারে আল্লাহ বলেন বসাই কথা হাবিব আমি জ্ঞানী আমি ক্ষমতাসীন আল্লাহ কথা বলতেছে সুতরাং সমস্ত মানুষ দেওয়ার হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইয়েরা যারা মানুষ দাবি করো তোমাদের উদ্দেশ্যে আল্লাহ কথা বলতেছেন ও কুতু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো যে রব তোমাকে মানুষ বানানো করে তুমি আজকে হিন্দু দাবি করো খ্রিস্টান দাবি করো ইহুদি দাবি করো মুসলিম দাবি করো তুমি আগে মানুষ এই কথা চিন্তা করো এই কথা চিন্তা করলে এত পরিচয় হওয়া লাগবে না তুমি পরিচয় দিলে আমি গোলামকার আল্লাযী খলাকাকুম মিন লাআল্লাকুম তাত্তাকুন আমার গোলামি করো যাতে আল্লাহ বিরু হতে পারো আল্লাহকে ভয় করতে পারি এই কথা আল্লাহ বলতেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ এই উদাত্ত আহ্বানকে আমরা ফলো করে যাতে এই জীবনটাকে জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারি তৌফিক দান করুন আমিন هذا ما عندي والعلم عند الله على توكلت واليه والسلام عليكم ورحمه الله